দাঁড়াবেন না চলছে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজনে পূর্ণিমন পূর্ণিমা সংস্থা করছে সোমবার এই পাশে আপনারা চলে যান আমি বলেছি সোমবার এই পাশে আসেন বাম পাশে আসেন সবাই মহিলারা দেখতে পাচ্ছেন সোমবার বাম পাশে আসেন সবাই প্রতিহত করছে খুব সুন্দরভাবে প্রতিহত করছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা, তাকে সহযোগিতা করছেন বাদের তালে তালে তিনটি দলের খেলা হচ্ছে চেয়ারের শুভেচ্ছা হবে দয়া করে চেয়ারে বসে খেলা দেখে আমাদেরকে সহযোগিতা করবেন শুভেচ্ছা মূল্য মাত্র পঞ্চাশ টাকা গেটে আমরা অনেককে দেখতে পাচ্ছি দয়া করে গেটে কে অবস্থান মনে হচ্ছে এই খেলাটা একটা ট্র্যাডিশন ঐতিহ্য হিসেবে এখানে পরিচালিত হচ্ছে সামনে এগিয়ে নিজেকে সহযোগিতা করবে একটি চেষ্টা খুব সুন্দরভাবে দুই হাতে রানি আছে অসম্ভব সুন্দর পূর্ব পাশের লোকেরা একটু পিছনের দিকে এগিয়ে যাবেন অথবা বসবেন আপনারা না বসলে অন্য লোকেরা খেলা দেখতে পাচ্ছে না একটু দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন পূর্ব পাশের লোকেরা সহকালী খুব সুন্দরভাবে খেলা করছে আমরা দেখতে পাচ্ছি জন্য জুড়ে করতালি হবে খুব সুন্দরভাবে লাঠি ঘোরাচ্ছে এবং হাতের তালে তালে লাঠি এবং সাদা চলছে ঐতিহাসিক মুহূর্তের আপনারা সাক্ষী হয়ে থাকেন মাঠের ভিতর থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তৃণমূলের অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দর খেলা চলছে আপনারা তার উৎসাহ দেবেন আমাদের একটু উৎসাহ দেবেন fuck Wow. জায়গা করে দেবা তোমার তোমার এই পাশে বাম পাশে আসেন সবাই মহিলারা দেখতে পাচ্ছেন তোমার বাম পাশে আসেন সবাই মাঝে মাঝে খুব সুন্দরভাবে উৎফুল্ল চিল্লাচ্ছে কি হলো খুব সুন্দরভাবে খেলা চলছে ব্যাপক ব্যাপক লোকের সমাগম হয়েছে আজকের এই খেলায় আজকের এই খেলায় মানুষের জোয়ার উঠে এসেছে খুব সুন্দরভাবে দেখছি আমরা খেলা ছোট বাচ্চা খুব সুন্দরভাবে খেলা প্রদর্শন করছেন শারীরিক দর্শক খুব চৌকসভাবে খেলছেন আঘাত পাল্টা আঘাতের মধ্যে যে খেলা চলছে বাদ ভাঙ্গা উল্লাস চলছে দর্শকদের মাঝে